ওলামা একরামকে সাবধান হতে হবে আমরা ওলামা একরাম ওয়াজের মাহফিলে বসে আমরা বড় বড় আলেমদের বিষদ্গার করছি আজকে কোরআনের পাখিদের বিরুদ্ধে কথা বলছি যারা বেতাদের বিরুদ্ধে কথা বলে আমরা তাদের পরিবার নিয়ে টানাটানি করছি আজকে তাদের সম্মানের চাদর নিয়ে টানাটানি করছি এই জন্য আজকের ওলামাইকে রামের সম্মান আমরা নিজেরাই হারিয়ে ফেলেছি ঠিক কিনা বলুন একজন আলেম আরেকজন আলেমের দোষ বর্ণনা করছেন এরকম একটি সুন্দর নৌরানি মিলাদুন নবী ইসলামী মহাসম্মেলনের নামে আজকে ওলামায় গ্রাম ওলামায় গ্রামের বিরুদ্ধে বিষদগার করছে ঠিক কিনা বলুন এই সমাজকে সোচ্চার হতে হবে হকানে কোনো ওলামায় কেরামের বিরুদ্ধে যদি কোনো আলেম বিশুদ্ধার করে কোনো আলেমের বিরুদ্ধে যদি কথা বলে সাথে সাথে তার দাঁত জবাব এই দেশের আমার এই সমাজের যুবকেরা দিয়ে দেবে ঠিক কিনা বলুন সম্মানিত হাজির মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী আজকে বেড়ে গেছে যতগুলো অন্যায় অবিচার হচ্ছে সব অন্যায় অবিচারের পিছনে মিথ্যা সাক্ষী আসে না নাই মিথ্যা সাক্ষী আছে না নাই মিথ্যা সাক্ষী দেওয়া আপনি যেটা দেখেন নাই সেটা দেখেছেন বললেন আপনি যেটা দেখেন নাই শুনেন নাই আপনি বলছেন আমি সেটা শুনেছি আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন নবীজি বলেন সবচেয়ে তিনটা বড় কবিরা গুণা আর এক নম্বর কবিরা গুণা হল আল ইশরাকু বিল্লাহি আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর হলো ওকুকুল ওয়ালিদাইনি মা বাবাকে কষ্ট দেয়া তিন নম্বর হল শাহাদুজুর মিথ্যা সাক্ষী দেয়া যদি কেউ মিথ্যা সাক্ষী দেয় তাহলে সেটা কবিরা গুণা হয়ে যাবে আপনার মিথ্যা সাক্ষীর কারণে যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন হতেও পারে তার পাশে হতে পারে ঠিক কিনা বলুন তার সম্পদ চলে যেতে পারে তার মান সম্মান যেতে পারে আপনি যদি হাজারবার যদি তওবা করেন তাহলে যতক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন সে যদি ক্ষমা না করে আপনি কোনোদিন ক্ষমা পাবেন না মিথ্যা সাক্ষী আল্লাহ বলেন খবরদার তোমরা মূর্তি বেঁচে থাকবে মিথ্যা তোমরা দূরে থাকবে বলে আমিন যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন আপনাদের যে সাক্ষ্য দিয়েছেন ওই সাক্ষ্য ত্যাগ করতে হবে মেম্বার সাহেবের কাছে এসে বলতে হবে মেম্বার সাহেব সত্যি আমি মিথ্যা সাক্ষী দিয়েছি আমি অন্যায় করেছি আপনাকে দুই নম্বর তবা করতে হবে তিন নম্বর আপনি এই ধরনের মিথ্যা সাক্ষীর কাছ থেকে বিরত থাকতে হবে সামান্য টাকার জন্য একশো দুইশো এক হাজার টাকার জন্য আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন কত বড় পাপ করেছেন এবং আপনার সাক্ষীর কারণে আরেকজন মুমিন ভাইয়ের যে মালের ক্ষতি হয়েছে সেটা আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে অন্যতায় আপনার মাপ নেওয়ার কোনো সুযোগ নাই আজকের বিচার ব্যবস্থাকে ঘুষের মাধ্যমে প্রভাবিত করা হচ্ছে যারা সত্যিকারের অপরাধ করে তারা যারা বিচার করবে তাদেরকে ঘুষ দিয়ে দেয় টাকার বান্ডেল পাঠিয়ে দেয় আজকে বিকাশে টাকা পাঠিয়ে দেয় ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় এবং কেরানিহাটের বাজার থেকে বড় বড় মাছ কিনে ওই বিচারকের বাড়িতে পাঠিয়ে দেয় ঠিক কিনা বলুন মানুষে দেখবে এই জন্য বাবি সাহেবাকে পাঠিয়ে দেয় বিচারটা যেন তার পক্ষে হয় সম্মানিত হাজরিন এই ধরনের ঘুষ দিয়ে টাকা দিয়ে বড় বড় মাছ হাদিয়া তোহবা পাঠিয়ে যারা বিচার বিভাগকে কলুষিত করছে নেই বিচার ধ্বংস করছে আল্লাহর আদালতে তাদের বিচার হবে ঠিক কিনা বলুন এই মানুষের বিচারের উপর কার বিচার আছে আল্লাহ হাকামুল হাকিমিন আমি দুনিয়াতে পার পেয়ে যাব কিন্তু কবরের জগৎ হাসরের জগতে আল্লাহর সামনে থেকে এক চুল পরিমাণ নড়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলুন সম্মানিত হাজরিন অনেক স্বামীরা আছেন স্ত্রীর কোনো খোঁজখবর নেয় না আসে না নাই স্ত্রীর কোনো কি নাই বিদেশ চলে গেছে ঢাকায় চলে গেছে স্ত্রীর কোনো কি নাই খবর নাই স্ত্রী কোথায় যাচ্ছে কি কাছে কোনো খবর নিচ্ছে না হজরত ওমর ফারুক একদিন রাত্রি বেলায় একদিন রাত্রিবেলায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন একটি মেয়ের ঘরের পাশে যখন গেলেন একজন স্ত্রী তার স্বামীকে পাওয়ার জন্য গান করছেন কবিতা বৃদ্ধি করছেন এবং সেই সুরে সুরে কবিতা পড়ে মনের জ্বালাকে নিবারণ করছেন হজরত উমর সাথে সাথে দৌড় দিয়ে হজরতে হাফসা রদি আল্লাহ আনহার কাছে গিয়ে বললেন আমার প্রাণের মেয়ে তুমি বলো একজন মেয়ে স্বামী সারাম কয়দিন পর্যন্ত থাকতে পারে একজন মেয়ে কতদিন স্বামী সারা থাকতে পারে তখন হজরত হাফসা রদিয়াল্লাহ তালানহা বলেন বাবা যান একজন মেয়ে স্বামী ছাড়া সর্বোচ্চ চার মাস থাকতে পারে চার মাসের বেশি কোনো স্ত্রী স্বামী ছাড়া থাকতে পারে না তখন হজরত উমর তার রাষ্ট্রীয় যারা সৈনিক ছিল তাদেরকে চার মাস পর্যন্ত ছুটির বিধান করেছেন চার মাসের ভিতরে ভিতরে যেন সে তার প্রিয়তম স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারেন হজরত ওমর স্বামীদেরকে ছুটে দিয়ে দিলেন চার মাসের ভিতরে ভিতরে তোমরা তোমাদের স্ত্রীর সাথে সাক্ষাৎ করো উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান চার মাসের বেশি যদি কেউ তার স্ত্রী থেকে দূরে থাকতে চায় তাহলে স্ত্রীর অনুমতি লাগবে কার অনুমতি কার অনুমতি লাগবে স্ত্রীর অনুমতি লাগবে আজকে স্ত্রীর কোনো খবর নিচ্ছেন না আপনার স্ত্রী চার মাস পরে দেখেন আরেকজনের সাথে চলে গিয়েছে আহসবিল্লা বললেন না এটা দুষ্কার দুষ্ট আপনার আপনি স্ত্রীর কোনো খবর নেন নাই সম্মানিত হাজরিন অনুরূপ ভাবে হজরত উমার দ্বিতীয় খলিফা তিনি সবচেয়ে বেশি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন বেশি বেশি বিচার করতেন